Tell me pretty lies, look me in the face Tell me that you love me, even if it's fake doctor ও ডাক্তার আমারে বাঁচান আপনি আমারে বাঁচান আপনার সমস্যা কি খুইলা বলেন পারে মরিয়া জামু আমার শরীর কাপে আরে মরিয়া জামু আমার আত্মাও কাপে কয়দিন ধরিয়া আমনের এই অবস্থা কইলা বলে আমনের কি সমস্যা আমনের শরীরের বারোটা বাইজা গেছে ভাইরা যে মনে হয় ধরিয়া বইছে আরে ভাইরা যে আমনের ধরিয়া বইছে ভালো লাগে না ডাক্তার ভালো লাগে না কেমন ভালো লাগে না আমি ডাকাই মোহে লাগে তিতা তিতা আইয়া মাইশের কথা লাগে মিরা আরে এই দেখি রুগী না ভণ্ড অন্যের পেশার দেহি সব পড়িয়া গেছে জন্তি সইছে গ্যাস্টিকে আমনেরে ধরিয়া বইছে পায়খানা পোরসাপ কষা কষা বাথরুমে গেলে বাইরে আমের রসা আরে সুপ থাকেন আমনে দরের মোহে কনা খিদা লাগে না রাইতে ঘুমাইলে আমি সহে দেহি না আরে রাইতে ঘুমাইলে আমি সহে দেহি না ওরে বাবা এটা তো কঠিন রোগ এই রোগে আমার চোদ্দ পুষ্টি মারা গেছে আপনি চালু করে ঢাকা মেডিকেল যান ডাক্তার ও ডাক্তার আমার আর ঢাকা মেডিকেল যাওয়া লাগবো না আমার অবস্থা শেষ